আমি তো উত্তরার দিয়াবাড়ির প্রাকৃতিক রূপ নদীতে ডুব দিয়ে চুপ খেয়ে গেছি গা এখন তো দেখি সব কিছুই কেমন জানি রূপালি রূপালি লাগতেছে আসলে কি আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি না প্রকৃতি আমার প্রেমে পড়ে গেছে আসলে এখনও বুঝা পারতেছি না এখন তো দেখি কি একটা হয়ে গেছে আমার ভিতরে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের নতুন একটা জায়গায় ঘুরবার নিয়েছি জায়গাটার নাম কি অপারে আপনারা একটু কন্ত আর যারা কোয়া পারেন না তারা একটু চেষ্টা করেন আর যারা মূলত এই জায়গায় প্রতিদিন যাতায়াত করেন মাঝে মধ্যে যাতায়াত করেন তারপর ইতিপূর্বে যারা আইছেন তারা তো চোখ বন্ধ করে কোয়া পারবেন জায়গাটার নাম কি তো তারপরেও যারা কোয়া না পারবেন তাদের জন্য তো আপনাদের ভাই আমি আছি সমস্যা নাই আমি কমনে তো তার আগে মূলত হইতেছে জায়গাটা আপনাকে একটু ঘুরে দেখাই দেন তারপর হইতেছে সব কিছু কইতেছি এই জায়গাটা মূলত হইতেছে উত্তরা দিয়াবাড়ি এইবার তো আপনাদের কাছে জিনিসটা খোলাসা হয়েছে তো আপনারা তো অনেক মনে হয় সম্ভবত এজিটেশনে ছিলেন যে আসলে জায়গাটার নাম কিওয়া পারে তো এই জায়গায় মূলত আপনাদেরকে লিয়া হওয়ার পিছনে একটা উদ্দেশ্য হইতেছে এই জায়গাটা নাকি অনেক সুন্দর লোকমুখে শুনছি তো আজকে নিজে স চক্ষে দেখবার আইছি তো আসলে যা দেখলাম তাতে বুঝলাম যে আসলে এই জায়গাটা সুন্দর কেননা আশেপাশের প্রাকৃতিক পরিবেশ তারপর হইতেছে দুই পাশে যে লেকের ভিউ আছে সব কিছু মিলাইয়া দেখা গেছে একটা মনোমুগ্ধকর পরিবেশ তো এই পরিবেশে আসলে এই ভালো লাগতেছে খারাপ লাগতেছে না তো ভালো লাগার কারণ হইতেছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলে শরীর মন দেহ দুইটাই ভাল লাগে কেননা প্রাকৃতিক সৌন্দর্যটা হইতেছে মহান সৃষ্টিকর্তা দান সৃষ্টিকর্তা যেমন সুন্দর তার সৃষ্টিও তো এরকম সুন্দরী হইব না কী কন আপনারা তো আজকে মূলত আমরা হইতেছে চারজন জনাইছি এই জায়গায় ঘুরবার তো আমি আমার সাথে এক বড় ভাই আছে আর আমার দুইটা ফ্রেন্ড আছে তো ওরা হচ্ছে আপনারা আমার ভিডিওর মাঝখানে যে কোনো সময় দেখা পারেন ওরা যে কোনো সময় এন্ট্রি লওয়া পারে কারণ ওরা নায়ক মানুষ তো নায়কটা তো আবার সবসময় এন্ট্রি লয় না তো দুই পাশের লেক দেখে আমার লেকের মধ্যে ফাল মারতে ইচ্ছা করতেছে আবার চিন্তা করতেছি ফাল মারুম প্যান্ট পুন শার্ট শুট ভিজা গেলে পরে জামা কাপড় কই পাবো পরে ভিজা জামা কাপড় লেগে গরম মাইনসে কী করব তো এই চিন্তা ভাবনা করতে করতে মূলত সময় যেতেছে আর গাড়িও সামনের দিকে আগায় যেতেছে যার কারণে ফাল মারি নাইকা যে কারণে হইতেছে একদম চুপ খায় রয়েছি আর কিছু কইতাছিও না কারণ বড় ভাইরে কিছু কইলে বড় ভাই পরে দেখা গেছে জুস কানি দিব দাও লাভ আমি তো আছি সমস্যা কি তো আসলে বিষয়টা ওই রকম না বিষয়টা হইতেছে যে আসলে পূর্ব প্রস্তুতি লিয়া হি নাই যার কারণ হইতেছে এই জায়গায় ডুব দিতে পারলাম না অবশ্য ডুব দিলে একটা চুপ খাইতাম চুপ খাইলে অবশ্য মজা লাগতো দিলটা শান্তি হয়ে যেত গা কারণ অনেক দিন ধরে এরকম খোলামেলা জায়গায় ডুবাডুবি করি না তো তো কথা কইতে কইতে আপনাকে লিয়াইছি উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের নিচে দেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর রাস্তাঘাটটা কত ঝকঝকা ফকফকা আর ওই যে আমাকে লগের দুই শয়তানটা দেখা যাইতেছে ওরা দুইটা এনে খাড়াই রয়েছে তো করে আধ দিয়ে ইশারা দিয়ে সামনে অনেক লেখা তো ঠিক আছে ইশারা দিচ্ছি ওরা সামনে আইতাছে ওরা সামনে আইলে অগরেলি এক একলগে যাত্রা শুরু করুম কারণ আগে পরে যাত্রা শুরু করলে ওরা আম করে খুঁজবো আমরা অগরে খুঁজুম পরে দেখা গেছে যে খুঁজাখুঁজির মধ্যে সময় পার হয়ে যাবো কা পরে প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশটারে আর উপভোগ করা পারম না ওই যে দুই শয়তানে সামনে এন্ট্রি লইছে ও আসলে ওরা তো শয়তান না ওরা দুজনে নিতেছে নায়ক একজন নিতেছেন নায়ক হাবিবুল্লা তুহিন আরেকজন নিতেছেন নায়ক ইয়াসিন হোসাইন তো ওদেরকে নিয়ে আবার আমরা শুরু করলাম আমাদের যাত্রা তো আমাদের সাথে আপনারা থাকেন তো এই জায়গায় আসলে আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবো জায়গাটা অনেক সুন্দর যেরকম শুনছি আসলে ওইরকমই সুন্দর বা তার চেয়েও বেশি সুন্দর তো আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম আসলে এই জায়গায় মানে উত্তরার দিয়াবাড়িতে আইসা এর প্রাকৃতিক যে রূপ নদী আছে এই রূপ নদীতে তো আমি ডুব দিয়ে চুপ খেয়ে গেছি এখন তো আমার সব কিছুই কেমন জানি রূপালি রূপালি লাগতেছে তো কী করে আমি বুঝা পারতেছি না আপনারা একটু কমেন্ট বক্সে আমারে জানান আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আপলোড করার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা পাওয়া যান কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই হইতেছে আমার অনুপ্রেরণা সেখান থেকে আমি অনুপ্রেরণা পাই নতুন ভিডিও তৈরি করা পারুম কারণ আপনারা যদি আমরা সাপোর্ট না দেন তাহলে আমার মতো আমরা এখানে বিদায় নতুন ভিডিও করা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ